আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আমরা ধারাবাহিক অঙ্কের দশ নম্বর অঙ্কটা দেখব নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় থ্রি দশমিক ওয়ান থেকে দশ নম্বর অঙ্কটা আমরা দেখব এটা খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক পরীক্ষা অনেক আসে এবং আসছে দেখা যায় এবং আরও সামনে আসবে আশা করা যায় তো এই ধরনের অঙ্ক অনেকে ভুল করে যে অঙ্কগুলো কীভাবে করব করতে অনেক অসুবিধা হয় তো আমাদের এই চ্যানেলে ওই অঙ্ক নিয়ে কথা হবে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো যদি আপনি না দেখেন তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে একটা থ্রি দশমিক ওয়ান একটা অধ্যায় একটা প্লে লিস্ট পাবেন এই নামে তো আপনি গিয়ে সব অঙ্কগুলো দেখে আসতে পারেন আশা করি আপনার যদি অঙ্কে কোনো সমস্যা থাকে অবশ্যই আপনি সব সমস্যার সমাধান ওখানে পাবেন আর ওখানে আমি খুব সহজ করে ভাবে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতে আসি যে একদম খুব সহজ ভাষায় অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করতে আসি আর আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুর কাছে এবং আপনার সহপাঠীর কাছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না ভরে আজকের আমরা দেখি অঙ্কটা কিভাবে সমাধান করব। আর এই ধরনের অঙ্ক আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি তা নিয়েও কথা বলবো তো দেখি আমরা যে দশ নম্বর অঙ্কটা কি বলছে এ প্লাস বি সমান সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুট ওভার ফাইভ হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে eight A B into square plus B square সমান সমান চব্বিশ আমরা অঙ্কটা আবার বুঝি এ প্লাস বি সমান সমান রুট ওভার সেভেন দেওয়া আছে এবং এ মাইনাস বি সমান সমান রুট ওভার ফাইভ হলে প্রমাণ করো যে eight A B into square plus B square সমান সমান চব্বিশ তো আমরা এখানে কি লিখতে পারি যে এটা মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এখন বলছে এটা থেকে আমাদের চব্বিশ বানাইতে হবে তো এটা থেকে আমরা চব্বিশ কীভাবে বানাবো তা নিয়ে দেখি যে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি আছে এ প্লাস বি সমান সমান রুট ওভার সেভেন এবং এ মাইনাস বি সমান সমান রুট ওভার ফাইভ এটা কি দেওয়া আছে আচ্ছা তো এখন আমরা কি লিখতে পারি যে এটা থেকে কিন্তু এটা দেখেন একটা লেফট সাইড একটা রাইট সাইড হয়ে গেছে তো আমরা লিখতে পারি বাম পক্ষ আমরা কি লিখতে পারি বাম পক্ষে কি আছে 8ab into A square plus B square আমাদের বাম পক্ষে এটি আসবে নাকি আচ্ছা এখন আমরা লিখতে পারি কি যে এটার কিন্তু আমরা কোনো সূত্র পাই না এই টেবির কোনো সূত্র পাই না আমরা কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইছি যদিও তো আমরা এখানে খেয়াল করব যে আগে সূত্র কিভাবে নিতে পারি আমাদের সহজ সূত্র নিতে হবে তা আমরা লিখতে পারি এইটটাকে ভাঙলাম ফোর এ বি আমাদের কিন্তু ফোর এ বির একটি সূত্র আছে into two two A B two square plus B square two two square plus আমাদের এইটাও একটা সূত্র যায় এটাও একটা সূত্র যায় তো আমাদের এই সূত্রগুলো যদি অবশ্যই আপনি জানা না থাকে তা আমাদের সূত্রের একটি প্লে লিস্ট আছে সেখানে গিয়ে আপনি সূত্রগুলো দেখে আসবেন ওখানে আশা করি সব অঙ্কের সূত্রগুলো আছে আর ওইটা যদি আপনি দেখে আসেন তো অবশ্যই আপনার সূত্রগুলো মুখস্থ হবে আর মুখস্থ করার চেষ্টা করবেন যে কোন অঙ্কের সঙ্গে কোন সূত্র আর অঙ্কটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে কি হবে যে দেখা গেছে যে আপনার যদি প্র্যাকটিস করেন যে আপনি ভিডিও দেখে মনে করতেছেন আর খুব সহজ আমি পারি যখন আপনি করতে যাবেন তখন সমস্যা হবে যখন করতে যাবেন সমস্যা হইলে আবার ভিডিওগুলো দেখে তারপর আবার আপনার সমাধান করার চেষ্টা করবেন যাতে আপনার সমস্যা না হয় আর করতে করতে যখন আপনি খুব এক্সপার্ট হয়ে যাবেন তখন আর বলবেন না অঙ্কগুলো তো এখন আমরা লিখতে পারি কি সমান সমান আমাদের এইটের সূত্রটা কি আর এইটের সূত্র কি এই দুইটা সূত্র এখানে প্রয়োগ করতে হবে তা আমরা লিখতে পারি A plus B whole square এইটার সূত্র লিখতেছি আমরা কিন্তু ফোর এ বির সূত্র লিখতেছি ফোর এ বির সূত্র হচ্ছে কি A plus B whole square in minus A minus B whole square আচ্ছা এটি আমরা কি লিখলাম ফোর এ বির সূত্র আমরা এখানে লিখছি ফোর এ বির সূত্র তা এইটারে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই আচ্ছা গেল এটা গেল ফোর এ বির সূত্র এইটা আছে কিন্তু এইটার সাথে গুণাকারের তা এখানে আমরা লিখতে পারি two into A square plus B square সূত্র কি আমরা লিখতে পারি A plus B full square plus A minus B full square এটা আমাদের এই এইটু পেলাম কি থেকে আমাদের এই সূত্র থেকে তো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি আচ্ছা আটকা যায় এখন এটা থেকে পাইলাম আমরা এতটুকু আর এটা থেকে পাইলাম এতটুকু সূত্র দুটো যদি আমরা সঠিকভাবে বহানো হয় তাহলে আর অঙ্ক করতে সমস্যা হয় সূত্র পর্যন্ত একটু কঠিন মনে হয় সূত্রটা সঠিকভাবে প্রয়োগ করবেন তাহলে একদম ইজি এখন দেখুন কত সুন্দর ইজি হয়ে যায় অঙ্কটা সমান সমান আমরা কি লিখতে পারি আচ্ছা এতটুকুর মান আমরা কী ভেবেছিলাম দেওয়া আছে আমরা লিখছিলাম রুট ওভার সেভেন তা আমরা লিখতে পারি রুট ওভার সেভেন এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম এই এ প্লাস বির মান পাইছে কিন্তু রুট ওভার সেভেন তো এই স্কোয়ারটা এখানে স্কোয়ার দিয়ে দিলাম এই মাইনাস মাইনাস আচ্ছা এ মাইনাস বির মান কি পেয়েছিলাম আমরা রুট ওভার ফাইভ আচ্ছা রাখলাম স্কোয়ার স্কোয়ার দিলাম এখন এটা সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিই আচ্ছা দিলাম এতটুকুর কাজ শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই যে এখানে কি আছে আমাদের এখানেও জাস্ট মান বসাই দেব আমরা রুট ওভার কত seven square plus root over five square একটা সেকেন্ড আগে দিলাম আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের এই সূত্রটার এই সূত্রটা সেম একদম সূত্র শুধু এখানে আছে কি ফোর এবির ক্ষেত্রে এখানে minus two into square plus b square ক্ষেত্রে এখানে প্লাস সেম কিন্তু এটা মনে রাখতে হবে তো সমান সমান এই সূত্র ভুল করা যাবে না তো এখানে আমরা জানি কি রুটে এবং স্কোয়ারে কাটাকাটি যায় থাকে কি সেভেন মাইনাস এখানে থাকে কি ফাইভ আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাই দিই আচ্ছা গেল এতটুকুর কাজ আমরা শেষ করে ফেলছি এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই এখানে আছে কি স্কোয়ারে এবং রুটে কাটা গেছে আছে কি সেভেন এখানে আছে প্লাস ফাইভ এখানে কিন্তু সেম হয়েছে ওকে আচ্ছা তারপর আমরা কি করতে পারি সমান সমান এখানে আমরা দেখেন একটু প্লাস মাইনাস করি এখানে সেভেন থেকে যদি ফাইভ চলে যায় থাকে কত থাকে টু আচ্ছা টু পাইলাম এখানে এটা কিন্তু গুণ আকারে তো আমরা সরাসরি গুণ ব্যবহার করলাম যাই হোক গুণ চিহ্ন আচ্ছা, এখানে আছে কিন্তু সেভেন এটা আছে কিন্তু ফাইভ এখানে আমি মাইনাস করছি এখানে আছে প্লাস তখন সাত আর পাঁচ কত হবে আমাদের বারো হবে আচ্ছা পাইলাম বারো তো সময় সমান আমরা এইট আর এইটে গুণ করি গুণ করলে কি হবে বারো দুগুণে চব্বিশ আচ্ছা তো অতএব আমাদের কি লেফট সাইড এবং রাইট সাইড কি হলো প্রমাণিত হলো তা আমরা লিখতে পারি অতএব আমরা লিখতে পারি eight a b into square plus b square সমান সমান চব্বিশ কী লিখতে পারি প্রমাণিত হ্যাঁ প্রমাণিত আচ্ছা, অঙ্কটা যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের এটা আপনি অঙ্কটা ট্রাই করবেন ট্রাই করার পর চেষ্টা করবেন যে অন্য ডিজিট এবং অন্য সংখ্যা দিয়ে অঙ্কটা বানাই করার চেষ্টা করবেন যাতে আপনার পরীক্ষায় দেখা গেছে এই অঙ্ক একটু ঘুরেই দেয় এক্স ওয়াই দিয়ে করে দেয় বা মান ঘুরেই দেয় অনেকে সমস্যা হয় তা আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ